কি ডিফারেন্স একটা বাঙালি বউ একটা আমেরিকান বউয়ের মধ্যে আমি আলাদা ভাষা বলতে পারি আর আমি আলাদা ড্রেস পরি আর আমি সিন্ধু পরি হ্যাঁ